আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ভিডিও যে ভিডিও দেখলে হয়তো আপনি হয়তো ফ্রাস্ট্রেটেড হতে পারেন অথবা আশা আশা নিয়ে নতুন করে আবার নতুন ওয়েবসাইটে কাজ শুরু করতে পারেন শুধুমাত্র আর্নিং জেনারেট করার জন্য আমি আমার চ্যানেলের মধ্যে সবসময় আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে বা কমেন্টের ভিত্তিতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আমার জন্য এটা জরুরি যে আপনাদের জন্য আপডেটেড ভিডিওগুলো দেওয়া এবং এটাও জরুরি যে কোন কোন সাইটে কাজ করলে আপনি লাভবান হবেন এবং কোন কোন সাইটে কাজ করলে আপনি লুজার হবেন সেই ইনফরমেশনগুলো দেওয়া আমি মনে করি আমার জন্য ফরজ আইন সুতরাং আজকে ভিডিওটি স্পেশাল ভিডিও হতে চলেছে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে ক্যাপসা টাইপিং নিয়ে কাজ করছেন কিন্তু ক্যাপসা টাইপিং করার পরও কোনো রকম ফ্রুটফুল কোনো রেজাল্ট পাচ্ছেন না কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন তবে আপনাকে আমি অনুরোধ জানাবো ক্যাপসা টাইপিংয়ের চেয়ে আপনি যদি মাইক্রো ওয়ার্কিং জবগুলোর মধ্যে বা মাইক্রো ওয়ার্কিং সাইটগুলোর মধ্যে কাজ করেন তাহলে অনেক বেশি গেইনার হবেন এই ব্যাড সিচুয়েশনে সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন কেননা আমি আজকের ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্যাপসা টাইপিংয়ের চেয়ে কেন আপনি মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলো কাজ করে খুব সহজে অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন ভিডিও শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন এবং অলে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো আমি আর একটি স্পেশাল অনুরোধ থাকবে কোডিয়াল রিকোয়েস্ট বলতে পারেন সেটি হচ্ছে আমি আমার মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করেছি এবং আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি অলে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং বেশি বেশি শেয়ার দিন লাইক দিন কমেন্ট করুন এবং আপনার চাহিদার যদি কোনো ভিডিও থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাতে পারেন আপনার চাহিদা পূরণ করার আমি চেষ্টা করবো সো ফিরছি একটু পরে সাথে রাইট হাঁটি হাঁটি বাবা করে চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত একটি ওয়েবসাইটে যে ওয়েবসাইটটি আপনাদের অবশ্যই পরিচিত যার নাম হচ্ছে মেগা টাইপার্স ক্যাপসা টাইপিং করে আর্নিং জেনারেট করার জন্য এই সাইটগুলো অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং অনেকেই কিন্তু পেমেন্ট পাচ্ছে এটি আমার আর নতুন করে কিছু বলার নেই আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে সাইটটি ওয়েবসাইট বনাম মাইক্রো ওয়ার্কিং জব সাইট কোন সাইটগুলোতে কাজ করে আপনি এই মুহূর্তে গেইনার হবেন আপনি অবশ্যই জেনে অবগত হবেন জেনে আশ্চর্য নিতে হবেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ কিন্তু জব লেস হচ্ছে বা জব হারা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আপনার ইনকাম করা জরুরি কেন আপনি এই ক্যাপসা টাইপের কাজগুলো আপাতত করবেন না সেটি আজকের ভিডিও দেখার পরে পরিষ্কার বুঝে যাবেন এবং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো আমি প্রথমে যে ওয়েবসাইটটিতে আসি সেটি হচ্ছে মেগা টাইপার্স ডট কম এই মেগা টাইপার্স টাইপার্সের উপরে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আশা করি সেটি দেখে আসবেন যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো হচ্ছে এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন pay out rates per one thousand images অর্থাৎ আপনি এক হাজার ইমেজ যদি আপনি এখানে ফিল আপ করেন তাহলে অবশ্যই এখানে যে রেটটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে রাত বারোটা থেকে অর্থাৎ এক ঘন্টা কাজ করলে আপনি সিক্সটি সেন্ট পাচ্ছেন এবং একটা থেকে ফিফটি সেন্ট দুটো থেকে ফিফটি সেন্ট এরপরে সবগুলো কিন্তু ফিফটি সেন্টের কাজ এরপরে আপনি দেখতে পাচ্ছেন দুপুর বারোটা থেকে সত্তর সেন্ট করে দেওয়া রয়েছে এবং প্রতি ঘন্টায় কিন্তু আপনি ক্যাপসা টাইমিংয়ের কাজগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় এই নির্ধারিত সেন্টগুলো পাচ্ছেন এখন কথা হচ্ছে যে কাজের কি হাল অবস্থা সেটি আমি আপনাদের সাথে চাক্ষুষ দেখাচ্ছি সো আমি স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করছি স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুধু লোডিং হতে থাকে এই ওয়েবসাইটটি যেহেতু একটি প্রফেশনাল ওয়েবসাইট বাট এখানে সবচেয়ে নেগেটিভ সাইট হচ্ছে যে এটি শুধুমাত্র লোডিং হতেই থাকে লোডিং হতে থাকে অনেক মান্দারাতাল আমলের অনেকটা সাইডের মতো বলা যায় অর্থাৎ তাদের কাজ থাকলেও কিন্তু অনেক সময় যে এখানে দেওয়া রয়েছে একটি ক্যাপচা চলে এসেছে আমি এটি ফিল করে দেখাচ্ছি ডি আর জ্যাট এরপরে আমি সাবমিটে ক্লিক করছি এরপর আরেকটি সাইড রয়েছে ভি এটি লোডিং হতে থাকে তো আপনি যদি আপনার যদি প্রচুর পরিমাণে ধৈর্য থেকে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড চার সেকেন্ড আবার কিন্তু এইভাবে লোডিং হতেই থাকে লোডিং হতে থাকে দেখতে পাচ্ছেন তাহলে আপনার ধৈর্যের পরীক্ষা আপনি কতক্ষণ দিবেন বলুন তো আমি আপনাকে অনুরোধ জানাবো এইভাবে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে কিন্তু আপনার দিন শেষ হয়ে যাবে এবং শেষে কিন্তু আপনি আমাকে গালিগালাজ করবেন দেখি দেখতেই পাচ্ছেন যে এখানে লোডিং হতে থাকে অর্থাৎ এই সাইটটির একটি বৈশিষ্ট্য অনেক যখন যখন প্যান্ডামিক সিচুয়েশান শুরু হওয়ার আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যেত এবং অনেকে কিন্তু কাজ করেছে এবং আর্নিং করেছে কিন্তু রিসেন্টলি কিন্তু তাদের সার্ভার এত স্লো হয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না এবং এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বুস্টিং অপশন আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চাইবেন না যে আপনি এখানে ইনভেস্ট করবেন রাইট সুতরাং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার প্রচুর সময় এখানে নষ্ট হবে এবার দ্বিতীয় ওয়েবসাইটটিতে আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে টু ডট কম এটিতে সাইন আপ করা অত্যন্ত সহজ আপনি যদি সাইন আপ করতে না জানেন তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন যদি আমি স্টার্ট ওয়ার্কে ক্লিক করি এটার কী অবস্থা সেটি আমি দেখাচ্ছি সো এইখানে স্টার্টে ক্লিক করি স্টার্টে ক্লিক করার পরে এটির হাল অবস্থা আমি আপনাদেরকে হাতে নাতে দেখাচ্ছি টু ক্যাপসা এটি অত্যন্ত একটি বলা যায় প্রফেশনাল সাইট যে সাইটে অনেকেই কিন্তু অনেক আগে কিন্তু কাজ করে এসছে এবং অনেকে কিন্তু ভালো পেমেন্ট পেয়েছে আমি বলছি না এখানে তারা পেমেন্ট দিবে না অবশ্যই পেমেন্ট দিবে তবে যেটি সমস্যা সেটি হচ্ছে তাদের সার্ভার অত্যন্ত স্লো হয়ে গিয়েছে এবং কাজের পরিমাণও অনেক বেশি কমে গিয়েছে সুতরাং আপনি যদি আপনার সময়গুলোকে ইনভেস্ট করতে চান মোটামুটি এমন একটি সাইটে ইনভেস্ট করবেন যেখান থেকে কিন্তু আর্নিং চলে আসে সো আমি এটি দেখাচ্ছি ওয়াই সি দেখতেই পাচ্ছেন শুধু লোড হতে আছে লোড হতে আছে অর্থাৎ এভাবে যদি লোড হতে থাকে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাবে অর্থাৎ আপনার এমবির খরচগুলো কিন্তু উঠবে না যদি আপনি অনলাইন আর্নিং জগতে সত্যি আর্নিং করতেছেন আপনাকে আমি স্পেশালি অনুরোধ জানাবো আপনি এই ক্যাপসা কাজগুলো না করে যদি অন্য কোনো ওয়েবসাইটে কাজ করেন তাহলে অনেক বেশি গেইনার হবেন সেই ওয়েবসাইটটিকে আমি একটু পরে দেখাচ্ছি এবং আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই গেল লোডিং হওয়ার অবস্থা এভাবে লোডিং হতে হতে আপনার ধৈর্য পরীক্ষা আর পাস করতে পারবেন না এবার চলে আসি নেক্সট ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটি একটি প্রফেশনাল ওয়েবসাইট এবং এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে এখানে কিন্তু লোডিং অফার রয়েছে এবং আরও একটি প্রবলেম হচ্ছে যদি আপনি যদি ভুল কাজ করেন তাহলে আপনার এখান থেকে অ্যাকাউন্ট বাতিল হওয়ার বা ব্যান হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এবং পাশাপাশি তারা কিন্তু পেমেন্ট দিয়ে থাকে এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে টেন ডলার হলেও কিন্তু আপনি উইড্রো করে নিতে পারবেন এবং এখানে কী কী ক্যাটাগরির কাজ রয়েছে সেটি আপনি সাবকোর্স দেখতে পাচ্ছেন সো এখানে যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটি হচ্ছে হচ্ছে ইমেজ ক্যাপচার সলভিং আপনি এক হাজার ইমেজ ফিল আপ করার জন্য পাচ্ছেন জিরো পয়েন্ট ফোর ডলার তার মানে চল্লিশ সেন্ট এরপরে ফান ক্যাপসা বাংলাদেশ থেকে কিন্তু এই অপরচুনিটিটা পাওয়া যায় না এবং এটার জন্য এক হাজার ক্যাপসার জন্য তারা অফার করছে ওয়ান পয়েন্ট নাইন ডলার এরপরে এক হাজার ক্যাপসার জন্য জিরো এরপর এটার জন্য জিরো এরপর এই হচ্ছে মোটামুটি তৃতীয় ওয়েবসাইটটির কাজ কলাটি বাবলু প্রফেশনাল মার্কেট প্লেস হলেও অর্থাৎ ক্যাপসা টাইপিং ওয়েবসাইট হলেও কিন্তু এখানে কাজের পরিমাণ খুবই কমে গিয়েছে এক কথায় আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন এটি আমার মুখের কথা নয় সুতরাং আপনি এটি বাদ দিয়ে যদি অন্যটিতে যান আমি আরেকটি শেয়ার করছি সেটি হচ্ছে ক্যাপসা টাইপার্স ক্যাপসা টাইপার্স এটি আরেকটি ক্যাপসা টাইপিংয়ের জন্য বেস্ট এবং ট্রাস্টেড ওয়েবসাইট এবং এটিতে আসার পর আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে এইখানে জিরো টু ওয়ান অর্থাৎ রাত বারোটা থেকে একটা পর্যন্ত যদি কাজ করেন এক ঘন্টা তাহলে আপনি দেড় ডলার পাচ্ছেন এবং একটা থেকে দুটো দেড় ডলার এবং one point five one point six one point four one point two এই ডলারগুলো প্রতি ঘন্টায় আপনি পাচ্ছেন তবে এখানে আরও মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখানে পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যাবেন তার মানে ধৈর্যের পরীক্ষা দিতে থাকবেন অর্থাৎ আপনার ক্যাপসাগুলো পেতে অনেক সময় এখানে স্প্যান করতে হবে বা ব্যয় করতে হবে সুতরাং আপনি এই ক্যাপসা টাইপিংয়ের কাজগুলো আপাতত অফ রেখে যদি ভিন্ন আঙ্গিকে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি আরও একটি ওয়েবসাইট শেয়ার করব সেটি হচ্ছে PK workers dot com micro working job site যেগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে হচ্ছে পিকে ওয়ার্কার্স ডট কম এটি আমার মুখের কথা নয় আপনি যদি অনলাইনে সার্চ দেন অথবা গুগলের মধ্যে সার্চ দেন অথবা আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন পিকে ওয়ার্কার্স ডট কমের মধ্যে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কাজ এবং এই ছোটো ছোটো কাজগুলো করে আপনি ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট নিতে পারছেন পারসেন সুতরাং আপনি এখানে অবশ্যই কাজ করবেন এবং পিকো ওয়ার্কার্স এর উপরে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আমি আশা করি অনুরোধ জানাবো সেই ভিডিওটি দেখে আসবেন এই যে প্রথম ভিডিওটি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ভিডিও ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে আশা করি কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে কোন কোন সাইটগুলোতে আপনি কাজে কাজের ধারাবাহিকতা রক্ষা করে কাজ শুরু করবেন সেটি আমি এই ভিডিওগুলোতে দেখিয়েছি আশা করি এই ভিডিওগুলো দেখার পরে আমি নিশ্চিত যে ক্যাপসা টাইপিং ওয়েবসাইট থেকে আপনি এই মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলোতে যদি আপনি কাজ করেন আমি নিশ্চিত অন্তত আপনি মাস শেষে একটা হ্যান্ডসাম স্যালারি বা হ্যান্ডসাম ইনকাম উইড্র করে নিতে পারবেন সো এখানে কাজ করার জন্য কিভাবে কি কাজ করবেন জিমেল জিমেল অ্যাকাউন্ট তৈরি করা অত্যন্ত সহজ একটি কাজ আপনি খুব কম সময়ে এই কাজটি করে zero point eight dollar earning generate করতে পারবেন এই কাজটি কিন্তু খুব ছোটো কাজ যে অফার একটা দিয়েছে সেই অফারটি আপনি ফিল আপ করে টোয়েন্টি সেন্ট পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি কিছু কাজ করেছি আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি এই যে আমি মাঝামাঝি সময় হলে আমার কিন্তু ওয়ান ডলার কিন্তু অলরেডি কিন্তু এখানে ডিপোজিট হয়ে গেছে তার মানে আমি ফ্রিতে কাজ করেছি এই কাজগুলো আজকে সকালে কিন্তু কাজ করেছি এই যে পেন্ডিং রয়েছে এবং এই সাইটটি অত্যন্ত ট্রাস্টেড সাইট এবং হিউজ পরিমাণ কাজের অফার কিন্তু সবসময় কিন্তু আপনার এখানে দেয়া থাকে এবং এখানে সাইন আপের কাজ দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইন আপের কাজ আপনি কিন্তু ওয়ান আফটার আনাদার পেতে থাকবেন সো এখানে জিমেল ক্রিয়েট করার কাজ আমি জিমেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি কিন্তু আমার অ্যাকাউন্ট আমার ইউটিউব e চ্যানেলের মধ্যে দিয়েছি আশা করি সেটি দেখে আসবেন আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় কোনো রকম ফোন ভেরিফিকেশন ছাড়া সো এখানে সাইন আপের কাজ কিন্তু অলমোস্ট অনেকগুলো পাওয়া যাচ্ছে দেখুন এই কাজটি প্রায় দু হাজার দুশো ছাপ্পান্ন জনের মধ্যে প্রায় দু হাজার দুশো পঁয়ত্রিশ জনে করেছে এবং ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট পাওয়ার জন্য এই সাইটগুলো কিন্তু বেস্ট সুতরাং আপনি অবশ্যই কোন সাইটটি বেছে নেবেন সেটি আপনার সিদ্ধান্ত আশা করি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি নিজে সিদ্ধান্ত নেবেন অন্যকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আনিটিভ এবং মেক মানি অনলাইনের সাথে জড়িত থাকবেন I'll catch you guys in my next video till then take care